আয়েল স্পিকিং রিয়েল টেস্টে আপনাকে এক্সামিনারের প্রশ্ন শোনার সাথে সাথেই উত্তর দিতে হবে সত্যিকার অর্থে উত্তর দেবার জন্য তেমন সময় পাবেন না আপনি তাই আয়েল স্পিকিং মডিউল বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীর কাছে অনেক কঠিন মনে হয় আর সেই কথা মাথায় রেখেই আমরা প্রায় এক বছর গবেষণা করে ডিজাইন করেছি পৃথিবীর সেরা কোর্স আয়েল স্পিকিং মডিউল এই ভিডিও ভিত্তিক কমপ্লিট কোর্সটিতে থাকছে একশো তিনটি ভিডিও লেসেন্স স্পিকিং পার্ট ওয়ানে আছে নাইন ব্যান্ড স্ট্যান্ডার্ড পঁচিশটি sample lessons in the same way speaking part টুতে আছে নাইন ব্যান্ড স্ট্যান্ডার্ড পঁচিশটি sample lessons and lastly speaking part থ্রিতেও রয়েছে নাইন ব্যান্ড স্ট্যান্ডার্ড পঁচিশটি sample lessons that's not all ঠিক রিয়েল স্পিকিং টেস্টের মতো রয়েছে এগারোটি ফুল লেন্থ আইএল স্পিকিং টেস্ট আরও রয়েছে bad answers versus best answers নিয়ে আল স্পিকিং মডিউলের কম্প্যারেটিভ অ্যানালিসিস কোর্সটির একটি ম্যাগনেটিক পার্ট হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের মাধ্যমে রেকর্ড করা nine band standard sample lessons সর্বোপরি রয়েছে speaking part one two and three এর জন্য সাজেশন কোয়েশ্চেন্স আয়ল স্পিকিং মডিউল নিয়ে পৃথিবীতে এত সুন্দর করে বিট বাই বিট ইনক্লুড করে আর কোনো কোর্স এভাবে ডিজাইন করা হয়নি আমরা মাথায় রেখেছি একজন আয়েলস ক্যান্ডিডেট যেন নিজে নিজে ঘরে বসে তার আয়েলস প্রস্তুতি নিতে পারে আপনারা যারা এই কোর্সে এনরোল করেছেন আপনাদের জন্য ফেসবুকে একটি গ্রুপ খোলা আছে সপ্তাহে দুটি করে তিন মাস আপনি ফ্রি আয়েলস স্পিকিং ক্লাস করতে পারবেন এছাড়া আপনি অনলাইন এবং অফলাইনে দুটি ফ্রি আয়েল স্পিকিং টেস্ট দিতে পারবেন সো বিশ্বসেরা এই আয়েল স্পিকিং কোর্সটিতে এনরোল করতে এখনই ক্লিক করুন অর্ডার নেওয়া বাটনে